গুড মোদি কেয়ার আজাদি মর্নিং বন্ধুরা আজকে শুরু করব যে ভিডিওটা সেটি হচ্ছে গিয়ে ডিটক্সের ওপর তো ডিটক্স হচ্ছে গিয়ে এটা যেটা হচ্ছে গিয়ে টক্সিন বার করে আমাদের শরীর থেকে আমরা সারাদিন কাজকর্ম করি খাই দাই বিভিন্ন জায়গায় বেরোই তো আমাদের শরীরের মধ্যে প্রচুর টক্সিন ঢোকে তো টক্সিন থাকলে পর কী হয় বন্ধুরা টক্সিন থাকলে আমাদের বিভিন্ন ধরনের রোগ আসে যেমন প্যাঙ্ক্রিয়াস তারপর বলুন gallbladder stone jaundice dengue malaria typhoid বিভিন্ন ধরনের রোগ আসে তো সেই রোগগুলো হয় না লিভার ফ্যাটি হয়ে যাওয়া সুগার ডায়াবেটিস বা আরও অনেক আদার্স অনেক জিনিস মানে রোগ আমাদের শরীরে আসা যাওয়া করে তো সেইগুলো সেই রোগগুলোকে তাড়ানোর জন্য আমরা ডিটক মানে টক্সিন বার করব ডিটক্সের মাধ্যমে টক্সিন বার করব তো ডিকটক ডিটক্স হচ্ছে আমাদের মোদি কেয়ারের ডিটক্স বন্ধুরা এর মধ্যে কি কি থাকে আপনাদের বলি এর মধ্যে নিম আছে বাবলা আছে রোহি টাকা আছে তো এগুলো কি কি কাজ করে বন্ধুরা সেগুলো হলো ত্রিফলা আছে ত্রিফলা কাজ করে আপনার লিভারের জন্য লিভার ফ্যাটি লিভারের জন্য হ্যাঁ, প্রোটিনের ডাইজেশন ক্ষমতা প্রপার ডাইজেশন ক্ষমতা বাড়ায় হ্যাঁ নিম আমাদের রোগ মুক্ত করে তার এছাড়াও আপনার বাবলা গাছের ছাল এর মধ্যে দেওয়া আছে তো ফ্যাটি লিভার লিভারের জন্য টক্সিন মুক্ত করে ফ্যাটি লিভার কমায় তারপরে আপনার আমাদের শরীরের মধ্যে যাবতীয় যা রোগ হয় সেগুলো টক্সিন বার করতে সুবিধা হয় এবং এই ডিটক্স খাওয়ার ফলে কি হয় অনেকের পাতলা পটি হয় বা পায়খানা হয় তো সেখানে যদি আপনি ডিটক্স খাওয়াটা ছেড়ে দেন সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু হবে না আপনাকে ডিটক্সটা খেয়ে যেতে হবে এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে গিয়ে প্রত্যেক দিন সকালবেলায় এমটি স্টমাকে একটা করে ট্যাবলেট ট্যাবলেটটা কী ধরনের হয় বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি ট্যাবলেটটা এই ধরনের হয় ক্যামেরা ক্যামেরাম্যানকে বললো একটু ফোকাস করতে এইদিকে হ্যাঁ এটি হয় এই ধরনের এই ধরনের হয় এই ধরনের হয় ডিটক্স ট্যাবলেটটা তো এই ট্যাবলেটটাকে দিয়ে আজকে আমরা ডেমোটা করব যে আমাদের টক্সিন মানে শরীরের মধ্যে থেকে টক্সিন কিভাবে এই ট্যাবলেটটা রিমুভ করছে বা বার করছে সেটাই আজকের ডেমো হবে এছাড়া বন্ধুরা বলে রাখি এছাড়া বন্ধুরা বলে রাখি টক্সিন লিভারের জন্য খুব ভালো ব্যাড ব্রেথ মানে আমাদের শরীরের মধ্যে যে ঘাম হয় সে ঘাম থেকে অনেক দুর্গন্ধ ছড়ায় অনেকের আবার ধরুন মোজার থেকে ঘামের দুর্গন্ধ আসে মানে মোজা পরে জুতোর মধ্যে অনেকক্ষণ রেখে দিলে পর ঘাম হয়ে যায় সেখান থেকে একটা দুর্গন্ধ ছড়ায় তো টক্সিনটা বেরিয়ে গেলে পর সেই দুর্গন্ধটা আর হয় না এছাড়া আপনার ব্লাড পিউরিফিকেশানের জন্য ডিটক্স খুব উপকারী প্লাস ফ্যাটি লেভার তো আমি আপনাদের বললাম আর এটি জন্য এই যে মুখ থেকে দুর্গন্ধ বলুন অনেকের মুখ থেকে দুর্গন্ধ বেরোয় তো সেটাও টক্সিনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো টক্সিনটা বেরিয়ে গেলে পর শরীরটা হালকা থাকে এবং রোগগ্রস্ত আর মানুষের রোগ আর হয় না তো আমি এখানে আজকে একটা ডেমো করব সেই ডেমোতে আমি দেখাবো যে আমাদের শরীরের মধ্যে থেকে টক্সিন কিভাবে ডিটক্স বার করছে তো এই কারণে আমি আজকে নিয়েছি যেটা সেটা হচ্ছে কি একটা আলু নিয়েছি ঠিক আছে আলুটাকে আমি কেটেছি এখানে হচ্ছে কি আলুটা হচ্ছে কি আমাদের শরীর আর শরীরের মধ্যে আমি উজালা দেব অর্থাৎ উজালাটা এই কারণে কারণ হচ্ছে কি আপনারা জানেন যে উজালার মধ্যে আছে গামা ব্যাকটেরিয়া এই গামা ব্যাকটেরিয়া কি করে আমাদের এই যে যা কাপড় জামা আছে কাপড় জামার যে সব ময়লা আছে সেই ময়লাগুলোকে খায় হচ্ছে কি গামা ব্যাকটেরিয়া তো গামা ব্যাকটেরিয়া দিয়ে আজকে আমি দেখব যে ডিটক্স কিভাবে টক্সিন মুক্ত করে এটা হচ্ছে কি আজকে টক্সিন হ্যাঁ আর আলুটা নিয়েছি আমাদের শরীর তো শরীরের মধ্যে টক্সিন আজকে আমি দেব টক্সিন হ্যাঁ, দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ছোট ট্যাবলেটটি এমটি স্টমাকে খাওয়ার পর কিভাবে আমাদের টক্সিন মুক্ত করছে বাজারের অন্যান্য টক্সিন মুক্ত করার তো অনেক ওষুধও আছে তাদের থেকেও অনেক বেটার কাজ করে এই আমাদের মোদিকারের ডিটক্স তো এর জন্য আমি আজকে যেটা নেব সেটা হচ্ছে গিয়ে উজালা নিলাম এই উজালাটা আমি ঢালবো দেখুন বন্ধুরা সারাদিনে আমরা বাইরে বেরোচ্ছি রাস্তাঘাটে যাচ্ছি অনেক খাবার দাবার খাচ্ছি এর থেকে আরেকটা ভালো কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা খুব ধূমপান করেন বা অ্যালকোহল পান করেন ড্রিঙ্ক করেন তাদের জন্য এই ডিটক্স খুব উপকারী কারণ মানে এই যে অ্যালকোহলের যে নিকোটিনটা আমাদের শরীরের মধ্যে যাচ্ছে সেই নিকোটিনটাকে অ্যাবজর্ব করে নিকোটিনটা মানে ইউরিন বা পটির সাথে ও বার করে দেয় এক নম্বর আর সেকেন্ড হচ্ছে এর থেকে আরও আরও একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যারা অ্যালকোহল পান করেন মানে বেশি যারা ড্রিঙ্ক করেন মদ্য পান করেন অ্যালকোহল তো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে সেই অ্যালকোহল থেকে অনেক রোগ জীবাণু সরায় যেমন লিভারের ওপর প্রবলেম ক্রিয়েট করে গলব্লাডার স্টোন করায় বা অনেক কিছু করায় আমাদের অ্যাবডোমেনের প্রবলেম হয় তো সেই সব ক্ষেত্রে কি হয় ডিটক্স মানে এই টক্সিনটাকে মুক্ত করবে যেরকম সেরকমভাবে আপনি আস্তে আস্তে ধূমপান করাও ছেড়ে দেবেন এবং অ্যালকোহল মানে ড্রিঙ্ক করাও আস্তে আস্তে কমিয়ে কমে যাবে এই ডিটক্সের মাধ্যমে যারা ডিটক্স খাচ্ছেন বা আগামী দিনে খাবেন এবং আমার ভিডিওটা দেখবার পর যারা আগামী দিনে খাবেন তাদের একটাই কথা বলবো যে আপনারা যারা স্মোক করেন বেশি মানে ধূমপান করেন বা চেন স্মোকার বা যারা আপনারা খুব ড্রিঙ্ক করেন তাদের জন্য এটা খুব উপকার হবে এবং যারা ছাড়তে চান এইসব স্মোক বা ড্রিঙ্কস হ্যাঁ ছাড়তে চান তাদের জন্য এইটা এই ওষুধটা খুব উপকারী হবে শুধু আমাদের যে ওষুধটা টক্সিনই বার করে তা নয় এটি আপনার আপনার আপনি এটা সেবন করার সঙ্গে সঙ্গে আপনি আস্তে আস্তে সিগারেট এবং মানে আপনার অ্যালকোহল সব আস্তে আস্তে ছেড়ে দেবেন এটা এক প্রকার নেশা মুক্তিও বলতে পারেন তো আমি এখানে আলুটার মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে উজালা দিয়েছি মানে গামা ব্যাকটেরিয়া দিয়েছি আমাদের শরীরের মধ্যে টক্সিন ঢুকে গেছে ঠিক আছে এই টক্সিনটা আমি রিমুভ করব কি করে তো আপনারা সবাই জানেন যে আলুর মধ্যে কোনো রং দিলে সেটা আপনি উজালা দিতে পারেন সবুজ হলুদ রঙও দিতে পারেন লাল রঙও দিতে পারেন কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি এখান থেকে মানে রং তুলতে পারবেন না দেখুন রং কিন্তু উঠছে না যেমন লাল নীল রং তেমনি নীল রঙই আছে ঠিক আছে নীল রঙই আছে উঠছে না ঠিক আছে তো এটা পুরোটা সাদা হতে হবে তো আমি এই ওষুধটা আপনাদেরকে দেখালাম এই ওষুধটার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি ডাস্ট করে নিয়েছি এই ডাস্ট থেকে আমি নেব দেখুন আপনারা কিন্তু এমনিও বুঝতে পারছেন যে অনেকটা সাদা হয়ে গেছে মানে টক্সিন কীভাবে মুকুব করছে এই ডিটক্স সেটাই হচ্ছে কি আজকের ডেমো তো আর যারা রান্না বান্না করেন গৃহিণীরা তারাও জানেন যে আলু থেকে রং সহজে ওঠানো যায় না তো আমি এখানে যে ডেমোটা করছি এখন দেখুন এবার আমি এই ন্যাকড়াটা দিয়ে এটা মুজব তো আমি এই জায়গাটা নিলাম এই দেখুন অনেকটা সাদা হয়ে গেছে এই আলুটা দেখুন অনেকটা সাদা হয়েছে ঠিক আছে আর এখানে দেখুন সাদা কিন্তু হয়নি তো আমি এই আদুটাও এখন ঘষবো ডিটক্সের মাধ্যমে কি করে টক্সিন মুকুব হচ্ছে আমাদের শরীর থেকে কিভাবে টক্সিন বেরোচ্ছে সেটাই হচ্ছে কি আজকের ডেমো ছিল তো এখানে দেখুন বন্ধুরা টক্সিন বেরোচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটি দেখুন দুটোই এই সাদা হয়ে গেছে মিডিল পোর্শনটা দেখুন মিডিল পোর্শনটা দেখুন সাদা হয়ে গেছে আমি যদি এখানে আরও ঘষি তাহলে এটাও বেরিয়ে যাবে আমি জাস্ট ভেতরটা ঘষেছিলাম আমি বাইরেটা দিইনি তো দেখুন সাদা হয়ে গেছে মানে আমাদের এটাই ছিল ডেমো যে আমাদের মোদি কেয়ারের ডিটক্স বন্ধুরা মোদি কেয়ারের ডিটক্স কী করে টক্সিন মুক্ত করছে এটার খাওয়ার নিয়মটা আমি এবার বলে দিই খাওয়ার নিয়মটা হলো আপনি রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠার পরে টয়লেট করলেন বা এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু টয়লেট করলেন টয়লেট করার পর যে জলটা আপনারা খান সেই জায়গাটাতে এক গ্লাস জলে একটা বড়ি পার ডে এভরি ডে মর্নিংয়ে এমটি স্টমাকে একটা বড়ি ঠিক আছে তো খাবেন খেয়ে থাকবেন এবং তার ফলে কি হবে পাতলা পটি হবে পাতলা পটি মানে ইন দ্য সেন্স হচ্ছে আপনার নরম পটিটা হবে এবং যাদের কনস্টিটিউশনের ধাত আছে বা পাইলস যাদের আছে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে কারণ তাদের আমি নিজেও ভুক্তভোগী ছিলাম তবে ডিটক্স আমি খাচ্ছি প্রায় ছ সাত মাস হয়ে গেল এবং তাতে আমি নিজে উপকার পাচ্ছি আমার প্রত্যেক দিন মানে কনস্টিটিউশনের ধাত ছিল আমার অনেক দিন পটি হতো না তো সেই ক্ষেত্রে আমার নিজেরও এখন রোজ পটি হয় এবং আমি পাইলস থেকে মুক্তি পেয়েছি তো আমিও বন্ধুরা বলবো যে যারা ডিটক্স ইউজ করছেন না বা এখনও যারা করেননি তারা অবশ্যই আমাদের কাউন্টার থেকে ডিটক্স কিনুন ডিটক্স খান এবং সুস্থ থাকুন এবং সকলকে সুস্থ রাখুন তা এই বলে আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি তার আগে বলে যেতে চাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলছি nine eight seven four five seven seven two five two আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার contact number eight two four zero six seven four double five four তো এই বলে আজকে এখানেই ভিডিও আমরা শেষ করছি নমস্কার জয় হিন্দ